ভাই কেমন আছেন বলেন আমরা এই জায়গায় ছিলাম দেখছিলাম কন্টেন্ট লকার কিভাবে বানাই এটা দেখছিলাম তাই না আমাদের মোটামুটি সিপিএ গ্রিপের অ্যাকাউন্টের কাজ মোটামুটি শেষ ঠিক আছে এখন আমরা যেটা করবো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো ব্লগ সাইট দিয়ে ব্লগার ডট কম দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো ঠিক আছে এবং সেই ওয়েবসাইটের সাথে আমরা সিপি গ্রিপের কন্টেন্ট ব্লগার যেটা করছিলাম ওটা লিঙ্ক আপ করবো ঠিক আছে নিউ বাজানো আচ্ছা প্রথমে ব্লগার ডট কমের জন্য যেটা করতে হবে আমরা প্রথমে ব্লগার ডট কমে চলে যাই হ্যাঁ blogger dot com blogger dot পরে এরকম একটা পেজ যেখানে আমরা ক্রিয়েট ওই পাশে মনে হয় কথা হচ্ছে গোলাপন কথা আচ্ছা আমরা ক্রিয়েটিভ ব্লগে নেবো ঠিক আছে ক্রিয়েটর ব্লগে দেওয়ার পরে আমরা একটা ইমেল সিলেক্ট করবো চাইলে এখানে অন্য একটা ইমেল দিতে পারি আর আমি এখন এই ইমেলটা দিয়েই করি যে ইমেলটা আমার এখন লগ ইন করা আছে ইমেলটা জাস্ট সিলেক্ট করে দিলেই হবে ইমেলটা সিলেক্ট করে দিলাম যে কোনো একটা ইমেল হলে হবে ইমেলটা ভালো হইতে হবে এই আর কি ঠিক আছে আছে আচ্ছা, এরকম কিছু বাবা দিচ্ছি কেমন দেখি দেখি মান জামানি ইমেল নিয়ে অলরেডি একটা ব্লক করা আছে ঠিক আছে ভাই মেলটা অলরেডি ব্লক করা আছে তারপর আমরা এইভাবে আর কি ব্লগার ডট কম থেকে যে মেল দিতে হবে ঠিক আছে মেল দিয়ে লগ ইন করলে ব্লগার ডট কম মেল দিয়ে লগ ইন করলে এরকম পেজ আসবে এখান থেকে আমরা কি করব এই যে নিউ ব্লগ আছে একটা ইমেল রানারে পাঁচশো ব্লগ সেট করা যায় বুঝতে পারছেন একটা ইমেল রানার পাঁচশো ব্লগ সেট না ব্লগ সেট করতে হবে মানে পাঁচশো ওয়েবসাইট করতে হবে একটা ইমেল থাকলে তো আমি এখান থেকে নিউ ব্লগ করে নিই নিউ ব্লগ নিউ ব্লগ এখন ব্লগে আমার টাইটেল দিতে হবে choose and name your blog ঠিক আছে তো আমার ব্লগ আমি কি নিয়ে কাজ করবো আমি কাজ করবো আমি কাজ করবো একটু গিফট কার্ড নিয়ে কাজ করবো ঠিক আছে আমি গিফট কার্ড নিয়ে কাজ করবো তো আমি এখানে একটু নাম দিতে পারি আমি gift maker first gift maker দিলাম ঠিক আছে গিফট মেক আর নেক্সট করে দিই আর অ্যাড্রেস ওরা টাইটেল দিলাম আমাকে দিতে হবে এখন অ্যাড্রেস টাইটেলে কিন্তু আমি সব বড় হাতের দিলাম কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে বড় হাতে দিতে পারবো না এবং কোনো স্পেস দিতে পারবো না অ্যাড্রেস যেটা হবে এটি আমার লিঙ্ক হবে যেমন এই যে এখানে একটা blogger dot com link show করতেছে না তো আমার এখানে লিঙ্ক শো করবে তো লিঙ্কটা কি হবে লিঙ্কটা দেওয়ার জন্য আমি এখানে কি করবো গিফট মেকার দেখি গিফট মেকার নামে কোনো কিছু আছে কি না গিফট মেকার নামে আমার কোনো ডোমেন এখানে নাই ঠিক আছে তো আমি এখানে সবাই যদি গিফট মেকার যদি আমি রাখতে চাচ্ছি তো আমি সেখানে এখানে একটা হাইপেন দিয়ে দেখি পাই কিনা না এই নামে নাই এই যে দেখেন আমি গিফট মাসে একটা হাইফেন দিয়ে মেকআপ দিছি তো এই এইটা আমার পাইছে হ্যাঁ হ্যাঁ গিফট মেকআপ দিয়ে এটা পাইছে তো এটা দেখা যাচ্ছে এখানে this blog address is available দেখাচ্ছে এটা আছে আমি এটা যদি এখন সেভ করে দিই আমি এটাকে সেভ করে দিলাম দেখেন আমি যখন এটাকে সেভ করে দিলাম আমার কিন্তু একটা নিউ পেজ হয়েছে আমার এখন আমি দেখি ইপিএসটা আমার কেমন দেখাচ্ছে এটা কথা আমি না এখন বর্তমান যে আমার ওয়েবসাইটটা ওয়েবসাইটটা দেখতে কেমন সেটা যেন আমি ভিউ ব্লগে যাই তো বর্তমান যেটা দেখাচ্ছে সেটা ঠিক এরকম আছে ঠিক আছে ঠিক এইরকম দেখতে আছে তো আমার এইটা তো এরকম হবে না মানে এটা সাজাইতে হবে সুন্দর করে সাজাইতে হবে তো আমি সাজানোর জন্য যেটা করবো ক্ষমতা সারানোর জন্য এটা করবো আমার এখন কাজ হবে প্রথম কাজই হবে লেআউট এবং থিম ঠিক আছে থিমের আমার থিমটা চেঞ্জ করে থিম কাস্টমাইজ করবো কন্টেন্ট থিমটা দিলে ভালো হবে থিম কাস্টমাইজ করবো এবং লেআউট থেকে লেআউট চেঞ্জ করবো সব কিছু চেঞ্জ করে নেবো ঠিক আছে তারপর প্রথমটাই যেটা দেখবো সেটা হচ্ছে থিমটা দেখবো থিমটা কীভাবে চেঞ্জ করবো সেই থিমটাই দেখে নিই আগে হ্যাঁ তো থিম দেখা যায় আমরা যেটা করবো সেটা হলো আমরা চলে যাই ব্লগার টেমপ্লেট ঠিক আছে এই যে ব্লগার টেমপ্লেটস যাই এখানে দেখেন প্রথমে যেটা আসছে ব্লগার টেমপ্লেট দু হাজার বিশ top best P new templates তো আমরা এখান থেকে একটি টেমপ্লেটস বাছাই করব খুব সুন্দর দেখে টেমপ্লেট বাছাই করব যেটা আমাদের ওয়েবসাইটের চেহারাই চেঞ্জ করবে এখন দেখেন দেখতে কিন্তু ভালো লাগছে এই ওয়েবসাইটটা দেখতে ভালো লাগতেছে না হ্যাঁ এখানে দেখেন আমার লিঙ্ক শো হচ্ছে gift maker dot blog store dot com তো এখানে দেখেন প্রচুর আমি এখানে ই ইয়ে পাবো ব্লগার টেমপ্লেট পাবো তো এখান থেকে আমাকে সুন্দর থেকে একটা টেমপ্লেট খুঁজে বের করে নিতে হবে আমি কোনটা নেব ঠিক আছে এখান থেকে খুঁজে নেবো আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তো যেহেতু আমরা একটা গুগলের সাহায্যে মানে গুগলের একটি ডোমেন নিয়ে কাজ করছি ব্লগ পোস্ট দিয়ে তো আমরা এই সাইট যদি ভালোভাবে কাজ করতে পারি ভবিষ্যতে যদি আমরা চাই এই যে একটা ওয়েবসাইট বানাইলাম আমরা ঠিক আছে ব্লগ পোস্টের ওয়েবসাইটটি বানাচ্ছি এই ওয়েবসাইটে যদি আমরা ভবিষ্যতে চাই তাহলে কিন্তু আমরা অ্যাডসেন্সের কাজও করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এমন একটি এমন একটি আপনার ব্লগ বা টেমপ্লেট নেব যেখানে আমরা অ্যাড শো করাতে পারবো দেখুন এখানে অনেকগুলাই আছে তার মধ্যে একশো করার মতো কোনটা আছে দেখি এই যে এইখানে একটা দেখা যাচ্ছে ওয়েবসাইট দেখেন এইখানে একটা দেখা যাচ্ছে এইটাতে একশো অ্যাড দেখা যাচ্ছে এই যেখানে অ্যাডের ঘর আছে এইটাতে একটা আছে এটাতেও এখানে অ্যাডের ঘর দেখা যাচ্ছে এইটাতে ঠিক অ্যাড দেওয়ার মতো কোনো জায়গা দেখা যাচ্ছে না এটাতেও অ্যাড দেওয়ার মতো জায়গা দেখা যাচ্ছে না অ্যাটলিস্ট দুইটা অ্যাড যেন চালানো যায় সেরকম আমরা একটা খুঁজে এই যে এইটাতে দেখেন এটাতেও অ্যাড দেওয়ার মতো জায়গা আছে একটা আমরা যাতে অ্যাড চালাতে পারি একটা থিম আচ্ছা আমার কাছে এই যে এই থিমটাই ভালো লাগছে আমি এই থিমটাই নিয়ে নেবো ঠিক আছে এখানে দেখেন এই থিমটা আমি এই থিমের উপর ক্লিক করি আচ্ছা থিমটা ঠিক এরকম দেখতে লাগবে হ্যাঁ এখন আমি থিমটা এখান থেকে করব ইউএ ডাউনলোড করব ঠিক আছে ডাউনলোডে ক্লিক করি আমার এই যে থিমটা এখানে ডাউনলোড হচ্ছে হ্যাঁ এখন আমি এই থিমটা আমি এই জায়গায় ঠিক সেট করব কিভাবে ঠিক আছে এখানে আমি ঠিক কিভাবে সেট করব সেই জন্য আমাকে যেখানে যেটা করতে হবে প্রথমেই আমার যে থিমটা ডাউনলোড হলো যেখানে ডাউন হয়েছে ঠিক সেই জায়গায় চলে যেতে হবে গেমটাতে ডাউনলোড হয়েছে সেই ডাউন ডাউনলোডে চলে যায় ঠিক আছে আর আরেকটি কথা সেটা হচ্ছে একটা ব্লগ নামে একটি ফোল্ডার করে নিই যাতে সব এই ব্লগের জন্য যা যা লাগে সব এক জায়গায় রাখলে আমার বেটার হবে ঠিক আছে ডাউনলোডে দেখি আমি এই যে থিমটা যেটা করছিলাম সেটা যে ডাউনলোডে আছে আমি ডাউনলোড থেকে ব্লগে নিয়ে নিলাম আচ্ছা এখন এইটা কিছু যেটা করতে হবে এই যে এটা জিপ ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল জিপটারে আমাদের আনজিপ করতে হবে ঠিক আছে এটা আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে just extract file extract file click করে এখানে ওকে করে দেবো এটা আমার আনজিপ হয়ে গেছে এখন এই টাইমটা ঢুকবে ঠিক আছে এখানে অনেকগুলো ফাইল আছে অনেকগুলো ফাইল আছে আমি তাহলে কোন ফাইলটা নেব অনেকগুলো ফাইল আছে না এখানে অনেকগুলো আছে তাহলে আমি এটার মধ্যে কোনটা নিলাম পাবো না আমাকে খুঁজে বের করতে হবে এক্সএমএল ডকুমেন্ট কোনটা এক্সএমএল ডকুমেন্ট এখানে কোনটা দেখেন এই যে এটা হচ্ছে এক্সএমএল ডকুমেন্ট হ্যাঁ এক্সএমএল ডকুমেন্ট ঠিক এই এক্সএমএল ডকুমেন্টে আমার নিতে হবে নেব কি করে এটাতে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে edit with Notepad plus plus অথবা এডিট যেখানে দেখবো তো আমরা edit with Notepad plus plus দিলেই সবচেয়ে বেটার হয় হুম কিংবা এডিট উইথ নোটপ্যাড এটা দিলেই বেটার হয় এডিট উইথ নোটপ্যাড অথবা এডিট এসার তো আমি edit with Notepad plus plus দিলাম আপনার কাছে যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল না থাকে তাহলে শুধুমাত্র এডিট এডিট দেবেন তাইলেই হবে আর যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল থাকে তাহলে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে দিয়ে দেবেন স্লো করতেছে কেন আচ্ছা চলে আসছে মনে হয় আচ্ছা চলে আসছে হ্যাঁ আমি এখন কি করবো এই যে টোটাল যে আমি এখানে দেখেন কোডিং আছে আমার কিন্তু সাবধানে এই এতগুলা কোডিং করে ওই যে ওই থিমটা তৈরি করা ওয়েবসাইট ডেভেলপ করা তার জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে জানি না বাট কোডিং সম্পর্কে হালকা হয়তো ধারণা আমার আছে কিছু কোডিং আমি বুঝি এখন কি করবো আমি এই যে পুরো কোডিংটা আছে এটা অল সিলেক্ট করবো অল সিলেক্ট করে কপি করবো কোডিংটা কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের সেই ব্লগে ব্লগে যে আমাদের তো প্রথম অবস্থা থাকে এরকম এখানে কিছু থাকে না তো আমরা এখন এটা কি করব থিমে চলে যাব থিমে যাওয়ার পরে এই থিম থেকে এই জায়গায় দেন কাস্টমাইজেশন ব্লক সেট হ্যাঁ ব্লক সেট একটু আপডেট করছে এরকম ছিল না আমি আজকে ঢুকে দিলাম বেশ কিছু ঢুকে নেই তো আজকে আচ্ছা, জন্য ব্লগসটা একটু আপডেট করছে অন্যরকম করছে এইরকম ছিল না আসলে সরি এখন এখানে কাস্টমাইজ যাবো কাস্টমাইজ যাওয়ার পরে কাস্টমাইজ আচ্ছা, অপশন আসছে এখানে সেভ জিনিস রিমুভ ইমেজ এখানে অনেকগুলো অপশন আসতেছে দেখি অনেকই আপডেট নিয়েছে দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে অ্যাডভান্স অপশনে যাই দেখি অ্যাডভান্স অপশনে কি কি আছে সেটি ব্যাকে আচ্ছা এখানে আমি কাস্টমাইজে গেলে হচ্ছে না আমার ঠিক আছে আমি এখানে শর্টকাট থাকতাম শর্টকাট অপশনটা নাই এখান থেকে যেটা করতে পারি দেখেন এখানে যে পাশে তিনটা ডট চিহ্ন আছে দেখা যাচ্ছে হ্যাঁ এই ডট চিহ্নটা ক্লিক মারতে হবে ডট চিহ্নটা ক্লিক করে এখানে এডিট এইচটিএমএল এডিট এইচটিএমএল এখানে যাবো এডিট উইথ এইচটিএমএল যাওয়ার পরে ক্লিক করি তাহলে এখানে আমার কোডিং অপশনটা চলে আসবে কোডিং বসানোর জন্য আচ্ছা এই চলে আসছে কোডিংটা এটা হচ্ছে গিয়া আমার যে এই যে থিমটা এই থিমটা কোডিং এইটা আমরা এই কোডিংটা পুরোটা চেঞ্জ করবো প্রথমে কি করতে গেলে আমার কোডিংটা পুরোটা সিলেক্ট করে ডিলেট করব ডিলেট করে দেব ঠিক আছে ভাই আমি পুরো সিলেক্ট করে এটারে ডিলেট মারব ডিলেট অপশন কোনো ডিলেট অপশন দেখতেছি না তো আমার মনে হয় যেহেতু আমার এই যে এটা কপি করা আছে ঠিক আছে কপি যখন করা আছে এখন আমি কি করব এটা তো এটা সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিই হ্যাঁ পেস্ট করে দিছি আমার কোডিং কোডিংটা পেস্ট হয়ে গেছে এখন এখান থেকে জাস্ট আমি সেভ দিয়ে দিই হ্যাঁ সেভ প্রসেসিং চলতেছে প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অটোমেটিক আপডেট নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে ভাই হ্যাঁ এটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এখন এই যে এটা রিভিউ ওয়েব মানছি দেখেন এখন কিন্তু আমার কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওয়েবসাইটটি কিন্তু এখন চেঞ্জ হয়েছে দেখতে আগের থেকে একটু ভালো লাগছে তারপরেও ভালো লাগছে না একটু ভালো লাগছে তাই না আগে থেকে দেখতে কিন্তু অনেক ভালো আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে ঠিক আছে পুরো ওয়েবসাইটটি চেঞ্জ হয়ে যায়নি এখন হ্যাঁ, পুরো দেখেন এখানে একটা অ্যাড চালাতে পারবো এখানে আমরা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবো যদি অ্যাডসেন্স পাই সেখানে আমরা এখানে অ্যাড চলবে সে অ্যাড থেকেও আমাদের ইনকাম আসবে ঠিক আছে এখানে একটা অ্যাড চলবে এই যে অ্যাড স্পেস এই জায়গাও একটা অ্যাড চালানো যাবে ঠিক আছে আরো আরও অপশন এখানে আরো একটা অ্যাড চালানো যাবে হুম এখানে এই এই সাইটে মোট তিনটা অ্যাড চালানোর মতো জায়গা এখানে দেওয়া আছে এখানে দেখুন আমি ফেসবুক লিঙ্ক করতে পারবো টুইটার লিঙ্ক দিতে পারবো এরপর ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ঠিক আছে আর চাইলে ইউটিউবটা চাইলে ইউটিউব যোগ করতে পারবো এখানে আছে অপশন অনেকগুলো আমরা সব কিছু করতে পারবো এখানে একটি ভিডিও চালাতে পারবো আচ্ছা এখন এই হলো থিম সেট করার অপশন কীভাবে থিম সেট করবো ঠিক আছে টেম্পলেটটা কীভাবে থিম সেট করবো সেটা এখন দেখলাম আচ্ছা এখান থেকে আমরা এখন ব্যাকে চলে যাই চল আচ্ছা, ব্যাকে আসার পরে এখন যেটা করতে হবে এখানে আমাদের দেখেন এখনো প্রচুর কাজ বাকি আছে যেমন এই যে এখানে একটি সে কি বলে লোগো আছে আমাদের লোগো চেঞ্জ করতে হবে ঠিক আছে এরপরে এই যে অপশনগুলো এর ভিতরে অনেক লিঙ্ক আছে লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে এগুলো ডকুমেন্টারি চেঞ্জ করতে হবে ডাউনলোড এখানে আমাদের কিছু মেনু বারে মেনু সেট করতে হবে এরপরে ফেসবুক লিঙ্ক করতে হবে টুইটার লিঙ্ক করতে হবে ইনস্টাগ্রাম লিঙ্ক করতে হবে তাই না অনেক কিন্তু অনেক কাজ কিন্তু এখানে এখনো আমাদের বাকি পড়ে আছে সেই কাজগুলো আমাদের আস্তে আস্তে করতে হবে তো সেই গাছগুলো আমরা একটু ঘুরে আগে আছে দেখি এবার আমরা লেআউটটা দেখি লেআউটের কি অবস্থা এখান থেকে আমরা লেআউটটা দেখি লেআউট থেকে আমাদের মূল কাজটা হবে লেআউট ঠিক আছে আমরা লেআউটে কি কি করতে পারবো দেখা যাচ্ছে এখানে থিম অপশন আছে ডিফল্ট ভাইব্রেশন আছে link top variation social top ঠিক আছে অনেকগুলো অপশন এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেক অপশন আছে তো আমরা এখান থেকে আচ্ছা। এত আচ্ছা ঠিক আছে সমস্যা নেই শব্দ করবে কোনো প্রবলেম সেকেন্ড টাইম এই যে লোগো যেটা হেডার লোগোতে ঢুকলে এই যে এই লোগোটা এখানে এখানে দেওয়া আছে ঠিক আছে আমাদের এই লোগোর দরকার নাই তো তাহলে লোগোটাকে রিমুভ করে দিই দিয়ে সেভ করি দিয়ে লোগোটা রিমুভ করে সেভ করে দিই কী অবস্থায় আসে আচ্ছা জাস্ট আমার এই যে গিফট মেকার যেটা জাস্ট শুধুমাত্র এখানে গিফট মেকারটাই অপশো করছে থাক আমরা এখানে এখানে লোগো সেট করবো গিফট মেকার যেখানে আছে ওখানে আমরা লোগো সেট করবো এখানে মোবাইল লোগো সেটিং অপশন আছে একটা মোবাইল থেকে কেমন লোগো দেখাবে এই যে মোবাইল থেকে এই লোগোটা আসবে আমরা এই লোগোটা চেঞ্জ করে দেবো ঠিক আছে আমরা এটাও রাখবো না রিমুভ করে দিলাম আমরা এখানে একটা লোগো আমাদের আমরা লোগো তৈরি করব লোগো তৈরি করে সেই লোগোটা সেভ করব আচ্ছা এখানে একটা ইমেজ সেট করতে বলতেছে তা আমি আমাদের একটা লোগো আমার তৈরি করা ছিল কোনো রকম আমি সেই রকম একটা লোগো এখানে দিয়ে দিই সোশ্যাল টকটা সোশ্যাল টক সোশ্যাল টপ উঠতে এখানে থাক এখানে main menu drop down menu multi drop down menu আমরা এখান থেকে ঠিক এই জায়গা থেকে আমরা মেনুগুলো সেট করতে হবে ঠিক আছে যতগুলো মেনু আছে মেনুগুলো এসে এখান থেকে তো মেনুগুলো আমরা আজকে দেখবো না একদিনে এতগুলো দেখলে হবেও না আপনি আজকে যেটা করবেন সেটা হচ্ছে আগে এই থিমটা ভালো করে সাজাবেন একটা থিম আচ্ছা থিম ডাউনলোডের লিঙ্কটা তো আপনাকে দিয়ে দিতে হবে তাই না আমি থিম হ্যাঁ থিমের লিঙ্কটাও দিয়ে দিই অতিরিক্ত কাজটা করতে হবে না পারবেন না আচ্ছা ওই টেমপ্লেটের লিঙ্ক দিয়ে এখান থেকে দেখে একটা ডাউনলোড করে নেবেন যেখানে অনেকগুলো আছে এই লিঙ্কটা আমি পুরোটাই আপনাকে ঠিক আছে আমি এটা নাম দিচ্ছি নাম তো আসলে আমি নাম দিলাম কিন্তু ওই নামটা মানে নাম ওই নামেই পাবেন হ্যাঁ ঠিক নাই তবে আপনি ওইটার সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি ওটাই আমি আপনাকে বলছি আপনার আপনার লিঙ্ক দিয়ে দিছি আচ্ছা নাম আপনি দিবেন হচ্ছে আপনি অফার হোল্ড দিবেন ঠিক আছে অফার হোল্ড অফার হোল্ড হ্যাঁ অফার হোল্ড অফার হোল্ড এই নামটা দিয়েন ভালো হবে হ্যাঁ। এই এই দিয়ে আপনি এই এটা সাজাইবেন ঠিক আছে ঠিক এখান থেকে ডাউনলোড করে ওই যে এক্সট্রা ফাইলে করে নেবেন আনজিপ করে নিয়ে এখানে বসাই দিবেন ঠিক আছে এতটুকু করলে আপনার কাজ হয়ে যাবে আমি টেমপ্লেটের লিঙ্ক দিয়েছি দেখেন না না নিচে নিচে নিচে লাস্টে যে লিঙ্কটা দিছি ওইটা লাস্ট যে লিঙ্কটা দিছি আমি আপনাদের ওইটা আপনি দিবেন হ্যাঁ ওইটা দিয়ে আপনি ওইটাতে বসে দিবেন আর কিভাবে সেট করলাম এটা ভিডিওতে থাকবেই ভিডিও দেখে নিয়ে আচ্ছা এখন আপনি যেটা কাজ হবে নেক্সটে আমি নেক্সট দেখাবো হচ্ছে গিয়া লোগো ক্রিয়েটিং ঠিক আছে লোগো ক্রিয়েটিং লোগোটা কোন সাথে কীভাবে ক্রিয়েট করবো ব্যাকগ্রাউন্ড লোগোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো এবং এই যে মেনু বারের drop down main menu documentary এইসবগুলো মেনু বার কীভাবে সেটিং করবো আর এখানে সোশ্যালের লিঙ্ক আপ কীভাবে করবো আর ফেসবুক লিঙ্কে সোশ্যাল লিঙ্কের কীভাবে করবো এটা হচ্ছে নেক্সট দেখাবো এখন আপনি যেটা করবেন Facebook Twitter Pinterest Instagram Instagram আর ইউটিউবে চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে এটা তো পরে দেখাবো এটা ইউটিউবের লাস্ট মানে সব সাধারণত তারপর ইউটিউব চ্যানেল দেখাবো আপনি ফেসবুক টুইটার পিন্টারেস্ট ইনস্টাগ্রাম একবারে অ্যাকাউন্টগুলো রেডি করে ফেলবেন ঠিক আছে হ্যাঁ প্রিন্টার হ্যাঁ প্রিন্টারটা করে ফেলবেন ঠিক আছে আপনি এগুলো খুলে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হবে ফেক নেম দিলেই হবে তবে একটু ফেক নেম দিলে হবে সমস্যা নেই ঠিক আছে এখানে আপনি এগুলো করে আমি আপনি চাইলে আরো কিছু নাম নিয়ে আপনি নিয়ে এই যে এখান থেকে নিউ ব্লগ দিবেন ঠিক আছে হ্যাঁ আপনি তিন চারটা করে তিন চারটা করে রাখেন যেখানে একটা ভালো হবে তিন চারটা করে রাখেন হ্যাঁ মানে আমি এখানে একটা প্রশ্ন আওয়ার অফার করি এটা সারাইছিলাম ঠিক এইভাবে দেখেন আমি আপনাদের এটা আমি একটু ভিউ ব্লগটা দেখাই এটাকে দেখতে কেমন লাগে খুব একটা এটা এইভাবে করছিলাম ঠিক হ্যাঁ এটার আমি এইভাবে সারাইছিলাম এই যে এটার কাজ করে নাই খুব একটা এটা আমি এইভাবে সাজাইছিলাম এই দেখেন এখানে যদি ঢুকি একটা পোস্ট দেখি কীভাবে পোস্ট করছেন পোস্ট করলাম এখানে আমি মেনু বসাতেছিলাম এই যে মেনু এখানে এই যে পোস্টটা করা হয়েছিল হ্যাঁ, এখানে সাবমিট বাটন থাকবে সব কিছু থাকবে এই সাবমিট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আরেক জায়গায় অফার নিয়ে যাবে দেখুন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করে দেখবেন কোথায় যাবে এটা সাবমিট ক্লিক করলাম নিয়ে এটা পেজে নিয়ে গেল এই অফারটা আছে কি আমার ওই যে ইয়ের সাথে সিপি গ্রিপের সাথে অ্যাড করা তাকে এখানে এখন এটা হচ্ছে ইউএস এর অফার আছে যেখানে বাংলাদেশের থেকে ওপেন হচ্ছে না ঠিক আছে আমি ভিপিএন থেকে করি তাহলে হচ্ছে কি ইউএস থেকে ওপেন হবে আর আমরা যেটা আমরা যেটা লিঙ্ক করবো সেটা তো অল কান্ট্রি বেসিস হবে যে কোনো একটা দিলেই ওরা কাজ করবে আপনি তাহলে ওইটা করে ফেলেন আপনি যে তিন চারটা ব্লক তৈরি করবেন করবেন ঠিক আছে তিন তিন চারটা ব্লক করে রাখবেন যে কোনো একটা ব্লক তো কাজ দেবে আপনি নামটা একটু খুঁজে খুঁজে নিজের মতো করে অফার হোল্ড আওয়ার গিফট মানে গিফট কার্ড মেকার ঠিক আছে এরকম কিছু আমরা যদি গিফট কার্ড নিয়ে কাজ করি মনে হয় গিফট কার্ড নিয়ে কাজ করি সেহেতু আপনি gift related gift card related কিছুটা নাম দিবেন ঠিক আছে বা অফার রিলেটেড আর একটা ফ্রি অফারের কোনো একটা নাম দিবেন নাম দিয়ে তিন চারটা ব্লগ রেডি করে ফেলাম ঠিক আছে ভাই আচ্ছা ভাই তাহলে আপনি কাজটা আমি ভাই খুব সময় কম করছি ঠিক আছে সময় কম পাচ্ছি দেখেন আমি আপনারা দেখাই একটা ওটাতে আমি কোথায় যে তার পোস্ট কোথায় করেছিলাম আমি জানিও না কিন্তু ওখানে টুকটাক লিড করতেছে বুঝতে পারছেন কোনটা এটা হবে হয়তো দেখি আমি লগ ইন দিই লগ ইন দিলে বুঝতে পারবো এটাই হবে হ্যাঁ, একটা লিড এখানে দেখা যাচ্ছে দেখছেন জিরো পয়েন্ট থ্রি সেন্টের লিড এখানে দেখা ক্লিক আছে গতকালকেও তিনটা ক্লিক করছে গতকালই করছে আমি তাও ঠিক বলছি ইন্ডিয়া থেকে বলছে ক্লিকগুলো আমি আপনাকে এখানে দেখি এখানে তিনটা লিড আমার আছে মানে আমি জাস্ট অ্যাকাউন্ট করে থুতে এখন এটা সম্পূর্ণ সেট আপও করি জাস্ট একটা একজনের কাজ দেখার জন্য অ্যাকাউন্টটা বানাই যে অ্যাকাউন্ট সেটিংটাও করে নিই দেখছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট সেটিং করা নাই হুম তারপরে দেখেন এখানে যদি আমি এটা যদি আমি অল টাইম দিই তাহলে দেখতে পাবো এখানে লিড করা আছে এখানে তিনটা লিড আছে তিনটা লিডে আমার এক পয়েন্ট অষ্টাশি দুই ডলারের কাছাকাছি ঠিক আছে দুটো রানের কাছাকাছি তিনটা লিডে দুটো রানের কাছাকাছি জাস্ট এটা কাজ দেখানোর জন্য এখানে দুটো লিড হ্যাঁ দুটো লিড আছে এর মধ্যে এটা ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে হ্যাঁ, এখানে দেখেন ইউটিউব আচ্ছা এটা যে কোন চ্যানেলে করছিলাম ঠিক আছে আমার ঠিক ওই চ্যানেলটা মনে নাই ঠিক আছে ইউটিউবে যে চ্যানেলটা করছিলাম ওই চ্যানেলটা আমার ঠিক মনে নাই ইউটিউবে ভিডিও তৈরি করে দিতে হয় এখানে দেখেন আমার ক্লিক করছে কোথাও কোথাও থেকে ইনার স্টেট থেকে পড়ছে পঁয়ত্রিশটা ক্লিক পড়ছে রেজিস্টার ক্লিক ইনার স্টেট থেকে একটা লিড আসছে এক এক ডলার একাশি আর ইন্ডিয়া থেকে আসে দুটা লিড মাত্র সাত সেন্ট দুই লিডে সাত cent zero point seven cent India লিডের রেট খুবই কম আপনার এখানে ইন্দোনেশিয়া থেকে আসে কানাডা ফিলিপাইন সব মানে কত রাষ্ট্র থেকে দেখছেন ইউটিউবে দিলে মনে করেন যে ইউটিউব তো কোনো রাষ্ট্রের ব্যান্ড নাই এই রাষ্ট্রে চলবে না রাষ্ট্রে এমন কিছু নাই কিন্তু তো দেখেন কত রাষ্ট্র থেকে এরা ঢুকছে যে কোনো জায়গাতে সাইন আপ তো হবে যদি ফিল এখানে ঠিক মতো কাজ করি সাইন আপ হবে কাজ করতে হবে ঠিক মতো আর এখানে দেখেন কোন লিঙ্ক থেকে লিঙ্কগুলো আসছে গতকালকে কোন লিঙ্ক থেকে আসছে গতকাল ফ্রিগান ডট কম থেকে ইনস্টলে তিনটে আসছে টোটাল হচ্ছে একশো ছয় আর মোবাইল থেকে ঢুকছে ছিয়াশি জন এবং ডেস্কটপ থেকে ঢুকছে বিশ জন ডেস্কটপ থেকে বিশ জন থেকে একটা লিড আসছে আর মোবাইল থেকে ছিয়াশি জন দুটা লিড আসছে ঠিক আছে তো ভাই এই সাইড থেকে ইনকাম আসবেই আসতেই হবে তো আমি কাজ করে নাই তারপরেও কিন্তু দুই ডলারের এমনিতেই হয়ে আছে কাজ না করে যদি কাজ করি তাহলে কেমন হবে চিন্তা করে দেখেন ওই যে কিছু ডেটিং কাজ করে এখন করতে চাই না আমি ওরা পরে জাস্ট ওরা একটু মাঝে মাঝে হেল্প করে দেখাই তাও সময় পায় না আর সার্ভের কাজটা করায় ঠিক আছে সার্ভে কাজটা করাই সার্ভে কাজ আছে আপনি uh, যদি চান সার্ভে কাজও করাই দেবো আপনার সময় সার্ভে কাজ একটা কস্ট আছে আপনি এইটাকে শিখে নেন এইটাকে শিখে নেন এটা শিখে এটা রানিং শুরু হবে তখন আপনি সার্ভেটা আচ্ছা ভাই তাহলে আজকের মতো থাক মানে ধরেন আপনি ওটা ভালো করে দেখে নিন ঠিক আছে আশা করি দেখি আমি আমি যদি নয়টার মধ্যে রুমে ঢুকতে পারি অবশ্যই একটা কাজ দেবো না এখন ধরেন আরেক সময় জব করি জব সেক্টরে বুঝে নিতে আপনি লিঙ্কটা দিয়ে আমার মানে- ওই তো আপনি আছে কি পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে ইমেলটা মানে দিয়ে আমি বলছিলাম দিয়েছিলেন আচ্ছা আপনি আবার ওই ইমেল যেটাতে করছেন আপনার ইমেল আর পাসওয়ার্ডটা মানে দিন ওই তো আপনি ওই তো ওইটাই তো আপনি ইমেল আর পাসওয়ার্ড আমার দিলে তো আমি দেখতে পাবো ইমেল আর পাসওয়ার্ডটা দিন হ্যাঁ ইমেল আর পাসওয়ার্ডটা দিন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বন্ধুরা আজকের মতো লাইভ এখানে শেষ করতেছি এতক্ষণ সবার সাথে থাকার ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবানটি বাজিয়ে রাখুন যাতে করে পরে যে কোনো আপডেট খুব সহজে আপনারা পেয়ে যান এবং আপনার বন্ধুদের মধ্যে খুব বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর কমেন্টে আপনারা কোনো ভিডিওর প্রবলেম থাকে সাউন্ড কোয়ালিটি হচ্ছে না হচ্ছে এইভাবে কমেন্টে জানান আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর নতুন ভিডিও আসার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে